হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিও টপিকটা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পারছো আমি আরেকবার বলি ভিডিও টপিকটা হচ্ছে যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অনেকেও চালায় কিনা অর্থাৎ হ্যাক হয়েছে কিনা এবং হ্যাক হইলে সেটা কিভাবে আমরা হ্যাকারের হাত থেকে ফিরিয়ে আনবো এবং যাতে ভবিষ্যতে কেউ হ্যাক করতে না পারে সেজন্য কি কি প্রিভেন্টিভ অপশন আমরা নিতে পারি প্রিভেন্টিভ অ্যাকশন আমরা নিতে পারি সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে দেখো এখানে যে যে ডান কর্নারের উপরের দিকে যে থ্রি লাইন মেনু আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এদিকে নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে এসে এখানে সিটিং অ্যান্ড প্রাইভেসি আছে সিটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবো সিটিং এন্ড প্রাইভেসিতে আসার পরে এখানে সেটিং আছে আবার সেটিংয়ে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আছে দেখো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেটিং এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেটিংয়ে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখো এখানে লেখা আছে where you are logged in অর্থাৎ এই অ্যাকাউন্টটা কোথায় কোথায় লগ হয়েছে কোথায় বসে কোন কোন ডিভাইস দিয়ে লগ করা হয়েছে তার ডিটেলস এখানে আছে এদিকে ডান দিকে আছে দেখো সি অল এই সি অলে ক্লিক করবো থ্রি অলে ক্লিক করার পরে দেখো এখানে বিস্তারিত কবে কোন তারিখ কোন জায়গায় বসে লোকেশন সহ ডিভাইসের কোন কোন ডিভাইস দিয়ে এখানে লগ করা হয়েছে এই অ্যাকাউন্টটা তার ডিটেলস এখানে দেখা যায় তো বন্ধুরা সাপোজ আমি এই যে দেখো আমার এখন বর্তমানে যে সেটটা আমি ইউজ করছি সেটা হচ্ছে Xiaomi Redmi Note ten S এবং এটা লোকেশন দেখাচ্ছে ঢাকা বাংলাদেশ এটা এখন অ্যাক্টিভ আছে অর্থাৎ এই ডিভাইস থেকে এখন ঠিক আছে আমার এখানে লগ আছে কিন্তু এই ডিভাইসের আগে দেখো এখানে আছে গতকালকে অর্থাৎ এটা আজকে আমি এখন ভিডিও শ্যুট করছি গতকালকে তিনটা চোদ্দ মিনিটের সময় একটা ডাকা লোকেশন দেখাচ্ছে এটা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে যার নাম এখানে শো করছে না অন্যান্য একটা ডিভাইস এই ডিভাইস দিয়ে এখানে লগ করা হয়েছে তো এটা আমি ছিলাম না সো সুতরাং বোঝা যাচ্ছে যে আমার অ্যাকাউন্টটা অন্য কেউ লগ করতে পারতেছে অন্য কেউ লগ করছে সো আমি এখন এই যে ডিভাইসে লগ ইন করছিল সেখানে হয়তো আমি বিগত দিনে যেই মোবাইল ফোন ইউজ করছি সেই মোবাইল ফোন হয়তো অন্য কারো কাছে ছিল অথবা অন্য কোনো ডেস্কটপ দিয়ে আমি এই অ্যাকাউন্টে লগ ইন করছিলাম সেই ডিভাইসগুলো থেকে আমি লগ আউট করিনি বিদায় এখানে যে কেউ চাইলেই আমার সেই ডিভাইস যদি অন্য কারো হাতে পড়ে সেখান থেকে তারা এই ডিভাইসে লগ করতে পারবে এবং সেখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টে তারা রান করতে পারবে তো বন্ধুরা বলে নিই এখানে যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে অথবা অন্য কেউ ইউজ করতে করতে পারে সেক্ষেত্রে আমাদের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থেকে যায় তো আমরা এখন কিভাবে এই ডিভাইসটা থেকে লগ আউট করবো সেটা দেখবো এখানে দেখো এই যে অ্যান্ড্রয়েড ঢাকা বাংলাদেশ ক্রোমো ইয়েস্টারডে গত গতকাল এই যে তিনটা চোদ্দ মিনিটের সময় লগ ইন করা হয়েছিল এই ডিভাইসটার এখানে ডান দিকে দেখো থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করবো থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে দেখো নিচে আছে লগ আউট এখান থেকে আমরা লগ আউট করে দেব যে আমরা লগ লগ আউট করার পরে দেখো ওই যে ওটা চলে গেছে গতকালকেরটা চলে গেছে এবারে আপনি দেখো এখানে পয়লা মার্চের একটা আছে যেটা বারোটা পঁচিশ মিনিটের সময় লগ ইন করা হয়েছিল বাংলাদেশ রাজশাহী এখানে আমরা এই থ্রি ডট মেনুতে ক্লিক করব লগ আউট করে দেব এভাবে আমাদের আননোন ডিভাইস যেগুলো আছে সেগুলো থেকে লগ আউট করে দেব এবার আমরা চলে আসি যে যদি আমাদের ডিভাইসটা এভাবে যে অন্য কেউ লগ করতে পারে সেক্ষেত্রে কিভাবে সেই লগ করা থেকে আমরা ফেরাবো এবং পাশাপাশি যদি ভবিষ্যতে কেউ হ্যাক করতে না পারে আমাদের অ্যাকাউন্টটা সেক্ষেত্রে কি করা যায় প্রিভেন্টিভ অপশন কি আছে প্রিভেন্টিভ অপশন আছে দেখো এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে এটা সবচেয়ে সিকিউর ফেসবুকের সিকিউর একটা সিকিউরিটি সিস্টেম যেটা যদি এনাবল করা থাকে তাহলে কখনোই কেউ হ্যাক করতে পারবে না আমাদের অ্যাকাউন্টটা এবং শুধু হ্যাক করতে পারবে না তাই না যদি হ্যাক করার চেষ্টাও করে সেক্ষেত্রে আমরা একটা নোটিফিকেশন পাবো যদি আমাদের ইমেল দিয়ে এটাকে অন করে রাখি যদি আমাদের ফোন নাম্বার দিয়ে অন করে রাখি তাহলে আমাদের ফোনে একটা কোড চলে আসবে তো চলো কিভাবে দেখি কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হয় দেখে আসি আমাদের এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ অর্থাৎ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে এটা আমরা এনেবল করতে পারবো তারপর দ্বিতীয় অপশন আছে টেক্সট মেসেজ যেটা একটা ফোন নম্বরের মাধ্যমে আমরা এনেবল করে রাখতে পারি অথবা তিন নম্বরে আছে সিকিউরিটিকে এই তিনটা অপশনের মধ্যে সবচেয়ে সহজ এবং নিরাপদ অপশন হচ্ছে টেক্সট মেসেজ টেক্সট মেসেজে আমরা ক্লিক করব টেক্সট মেসেজে ক্লিক করার পরে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করব দেখো এখানে একটা ফোন নাম্বার দেখা যায় এখানে আমার ফোন নাম্বার ফেসবুকে দেওয়া আছে আগে সুতরাং এখানে ফোন নাম্বার আসছে যদি কেউ তোমাদের মধ্যে যদি কেউ ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট না খুলে থাকো ইমেল দিয়ে খুলে থাকো সুতরাং এখানে তার ওখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে ফোন নাম্বারটা অ্যাড করে নিতে হবে যেহেতু আমার ফোন নাম্বার অ্যাড করাই আছে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম কন্টিনিউ ক্লিক করার পরে এখানে পিন নাম্বার চলে আসছে আমরা পিন নাম্বারটা এন্টার করলাম এবার কন্টিনিউ অপশনে ক্লিক করব কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখো এখানে আমাদের two factor authentication is on লেখা আসছে তার মানে এটা অন হয়ে গেছে এবার নিচে ডাউন অপশনে ক্লিক করে দেব লেখা আসছে যে টেক্সট মেসেজের মাধ্যমে এস এম এস আসবে যদি কেউ এই অ্যাকাউন্টে হ্যাক করার চেষ্টা করে এমনকি যদি কেউ হ্যাক করেও তারপরেও তোমার যদি পাসওয়ার্ডও কেউ জানে ফেসবুকে সেক্ষেত্রে তারা লগ করতে পারবে না কারণ লগ করতে গেলেই এই নাম্বারে একটা লগ কোড আসবে সেই কোডটা যদি তারা এন্টার করতে পারে তাহলে কেবল লগ করতে পারবে যেহেতু এই ফোন নাম্বারটা আমার সুতরাং কোডটা আমার কাছে আসবে অতএব থার্ড পার্টি কেউ এই অ্যাকাউন্টে আর লগ করতে পারবে না সুতরাং বন্ধুরা আজকে এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ